রাস্তার মধ্যে কলম পড়ে সে কলমটা কার হইতে পারে আরে লাল্লু দেখ তো একটা কলম পেয়েছি তার এটা আমার কলম নেই দোস্ত এটা আমারই কলম আচ্ছা এটা কেমনে বুঝতে পারে তোর কলম কারণ এই হ্যান্ডরাইটিংটা আমার